হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আর্নিং অ্যান্ড টেস্ট ভিডিওর পক্ষ থেকে আমি আছি মাহফুজ মুগ্ধ আপনাদের আরও একটি লাইভ সার্ভে ভিডিওতে আপনাদের স্বাগতম সো আমরা আজকে আর একটি লাইভ ভিডিও করে দেখিয়েছি যে সার্ভে আপনারা আসলে কীভাবে কমপ্লিট করবেন অনেকের অনেকে আসলে বুঝতে পারছে না নতুন কাজে জয়েন করার পরে তো তার জন্য আজকে আমাদের এই উদ্যোগটা আমাদের কিন্তু পূর্ববর্তীতে আরও সার্ভে করে দেখানো আছে আপনারা চাইলে দেখতে পারেন আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তো দেখেন আমাদের এই সার্ভেটা শুরু করবে আমরা অলরেডি সার্ভেতে ক্লিক করে দিয়েছি এই অপশনটা এসছে তারপরে আমরা কন্টিনিউ করলাম দেন এইখানে আমাদের প্রোফাইল কোশ্চেনগুলো দিতে হবে তো প্রোফাইল সেট করতে হবে যেভাবে সেটার ভিডিও আমাদের দেওয়া আছে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে যে প্রোফাইল সেট করবেন সেই অনুযায়ী আমাদের প্রথমে কয়েকটা অ্যান্সার দিতে হয় প্রতিটা সার্ভেরই শুরুর দিকে এরকম চায় তো সার্ভেটা আসলে অনেক বড় হইতে যাচ্ছে যার কারণে আমি বেশি কথা বলবো না আমি এখানে হয়তো বা আপনাদের প্রোফাইল আমাদের এই মানে প্রোফাইল কোশ্চিনগুলো যতক্ষণ আছে ততক্ষণ কথা বলবো দেন পরের সার্ভে আমরা ফাস্ট করে আপনাদের দেখানোর সুবিধার্থে ইউটিউবে আপলোড করব সো দেখেন এগুলো কিন্তু সব প্রোফাইল কোশ্চেন এগুলোতে আপনাদের অবশ্যই পারফেক্টলি যেটা প্রোফাইলে দিয়েছেন সেটাই দিতে হবে কোনো মূল্যই ভুল উত্তর দেওয়া যাবে না আর সার্ভের বিষয়টা হচ্ছে যে ভাই দুই পয়েন্ট করে বের করে দিচ্ছে তুই তিন পয়েন্ট করে বের করে দিচ্ছে আসলে এরকম আসলে বলার কিছু নাই কারণ প্রতিটা সার্ভে আপনার জন্য নয় কেন নয় সেটা আমাদের পূর্ববর্তী ভিডিওতে বলা আছে ঠিক আছে তো আপনারা যারা সার্ভে কাজ করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে ফ্রি কোর্স পাবেন মাত্র দুই ঘন্টার বিনিময়ে ফ্রি কোর্সটি করে আপনারা কিন্তু সার্ভে কাজ শুরু করে ভালো একটা আর্নিং করতে পারবেন মান্থলি তো দেখেন আমাদের প্রোফাইল কোশ্চেন্সগুলো শেষ সার্ভের কোশ্চেন কিন্তু চলে এসছে তো এই সুযোগে আমি বলে দিই আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে আপনারা এরকম লাইভ সার্ভের ভিডিও এবং আর্নিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও সবার আগে পাবেন তো ভাই আসলে সার্ভের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশে বসে ইউএসের প্রক্সি দিয়ে কাজ করছেন তো অবশ্যই আপনাকে কিছু বিষয় মানতে হবে যেমন অ্যাকাউন্ট ব্যান করে কিছু কিছু সময় কিছু কিছু কারণে অ্যাকাউন্ট ব্যান করে এটা এটা ভাই স্বাভাবিক এটা মানতেই হবে ঠিক আছে এখানে আসলে কারোর কিছু করার নাই এটা হচ্ছে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনাকে সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার দিতে হবে আপনাকে বলল যে আপনি হচ্ছে কোন ব্যাংক ইউজ করেন আপনি আজকে একটা ব্যাংক দিচ্ছেন কালকে সার্ভে করার সময় আপনাকে বলল যে আপনি কি এই ব্যাংকটি ইউজ করেন আপনি ওই কোশ্চিনটা না বুঝে আপনি বললেন যে না এরকম করলে কিন্তু আপনাকে সার্ভে কোম্পানিগুলো কোনোভাবেই তারা পেইড করবেন অর্থাৎ আপনাকে ডলার পেমেন্ট করবেন আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে সো এইটা জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনাকে যে কোশ্চেন্সের অ্যান্সারগুলো দিচ্ছেন অবশ্যই এগুলো সামঞ্জস্যপূর্ণ এবং গ্রহণযোগ্যতার সম্পূর্ণ যেন হয় সে অনুযায়ী আপনাকে সার্ভে কাজ করতে হবে তাহলে আপনারা সার্ভেগুলো ম্যাচ করতে পারবেন এবং ভালো আর্নিং করতে পারবেন হুদাই একটা দিয়ে দিলে ভাই এটা কখনোই সম্ভব না কারণ তারা সার্ভে করে নিচ্ছে তাদের অবশ্যই এটা প্রয়োজন তাছাড়া এই ব্যতীত তারা সার্ভে করে কেন মানুষকে পেমেন্ট দিবে তাদের এটা রিসার্চ তারা এটার মাধ্যমে তাদের মার্কেটে বিভিন্ন কিছু লঞ্চ করছে বিভিন্ন সুবিধা হচ্ছে তাদের এটার এই জন্য আপনাদেরকে তারা পেমেন্ট দিচ্ছে তো আপনারা যদি ভুলভাল উত্তর দেন এতে করে কিন্তু সার্ভে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অর্থাৎ অবশ্যই বিশ একুশ বছরের বেশি যুগ মানে এর আগে সময় বছর আগে থেকেই হচ্ছে আপনার সার্ভে কাজ হচ্ছে কিন্তু এরকম ভুল উত্তর দিতে থাকলে ভাই সার্ভে কাজ আর বেশি দিন থাকবে না এবং সাইটগুলো অত্যন্ত হার্ড হয়ে যাচ্ছে সো আপনারা হচ্ছে খেয়াল করেন বিষয়গুলো কিভাবে হচ্ছে ঠিক আছে আমি সার্ভেটা আপনাদের জন্য ফুল সার্ভেটা করে দিচ্ছি একটুখানি ফাস্ট করে দিব যেন ভিডিওটা একটুখানি ছোট হয় এতে আপনাদের দেখতে সুবিধা হবে সো বিষয়গুলো খেয়াল করবেন প্রোফাইল কোশ্চেন অবশ্যই সঠিক দিবেন কোনো মূল্যে ভুল দিবেন না তারপরে হচ্ছে আপনার যেগুলো সিকিউরিটি কোশ্চেন এটা নিয়ে একটা ভিডিও আছে যেটা আমি কাজ শুরু করলে আপনাদেরকে দিয়ে দিব সো ওইগুলো আপনারা দেখে শুনে দিবেন কারণ সিকিউরিটি কোশ্চেন অর্থাৎ ট্র্যাপ আপনাকে ট্র্যাপ দিবে যে নিচের কোনটি অ্যানিমেল তো ওইখানে একটি অ্যানিমেলের নাম রাখার পরে বাদবাকিগুলো হয়তো কালার দিল আপনি না বসে একটা দিয়ে দিলে কিন্তু হবে না সো বিষয়গুলো খেয়াল করে তারপরে কাজ করবেন সো আর কথা বলবো না ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করেছি আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন সার্ভে স্টার্ট করার সময় আপনার যে প্রথম যে ক্লিক করার পরে যে অপশনটা আসে এরকম প্রোফাইল কোশ্চেনগুলো দেওয়ার পরে হয়তো বা সেই অপশনটা আসে অনেক সময় অনেক বড় আসলে কিছু সেন্টেন্স থাকে সেটা পাঁচ সাত দশ লাইন দুই লাইনও হইতে পারে আবার পনেরো লাইনও হইতে পারে দেন ওইখানে আসলে সামারিটা এটাই যে আপনি যদি এই বিষয়গুলো বুঝে থাকেন এবং এই সার্ভেটা করতে চান আপনি আমাদের শর্তগুলো মেনে তাহলে আপনি কন্টিনিউ করেন বা নেক্সট করেন তো ওইখানে যে বিষয়টা থাকে এই দশ পনেরো লাইনের যে সেন্টেন্সগুলো থাকে এগুলো আসলে পড়ার মতো একটা সময় আপনারা সেখানে দিবেন অর্থাৎ আপনি সার্ভেটা ক্লিক করার পরে দেখছেন তো দশ লাইনের কিছু লেখা আছে তো আপনি ওখানে না পড়লেও আপনি বুঝছেন যে এখন নেক্সট করতে হবে তো আপনি ওখানে না পড়লেও আপনি অন্তত ওখানে ওই চোদ্দোটার লাইন পড়তে আপনার যেরকম সময় লাগে মোটামুটি মিনিট খানেক বা কয়েক সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো আপনারা ওখানে একটু সময় দিবেন তারপরে আপনারা নেক্সট করে সার্ভেটি করা শুরু করবেন সো দেখতে থাকুন কিভাবে আমি কমপ্লিট করেছি আপনারা এইভাবে ট্রাই করে যাবেন এবং অবশ্যই দেখে শুনে অ্যান্সারগুলো করবেন এবং তাদের যেন গ্রহণযোগ্যতা সম্পূর্ণ অ্যান্সার হয় তারা যেন সেটাতে গ্রহণযোগ্যতা পায় সেইভাবে উত্তরগুলো করবেন এবং এতে আপনাদের সার্ভেগুলো ম্যাচ হবে সো আজকে আমরা এটা খুব সম্ভবত ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইউএসডির সার্ভে তো দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এই পর্যন্ত কথা শেষ করছি ভিডিওটি শেষ করার পরে আর কোনো ভয়েস থাকবে না সো যারা আপনারা ইউএসএ আইপি কিনে শুরু করতে চান আমার কাছে ফ্রি কোর্সটি নিয়ে কোর্স করে দেন শুরু করতে পারবেন সো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ